হচ্ছে ওকে রেকর্ডিং মেবি এখন চালু হয়েছে আপনার রাজু ভাই রেকর্ডিং কি চলতেছে ওকে হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের সাথে থাকার জন্য শুভরাত্রি অনেক রাত হয়েছে তারপরে হচ্ছে আমরা এই রাতে হচ্ছে আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে যাচ্ছি যে বর্তমানে market place Fiverr Upwork plus হচ্ছে লোকাল যে কাজগুলো বেশি আমাদের সামনে আসতেছে যে link link building link building off page SEO backlink আপনারা যে যে এটাই শুনে থাকেন না কেন মার্কেট প্লেসের এখন প্রচুর চাহিদা লোকাল ক্লায়েন্টের প্রচুর চাহিদা তো আমরা নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট আমরা হচ্ছে আপনাদের লোক ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে একটা ভিডিও মেক করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা যেন শিখতে পারেন আপনারা এসিওর অন্তত একটা পার্ট শিখতে পারেন যে পার্টের জন্য আপনার লাগবে না কোনো আহামরি বড় কোন ধরনের হাই কনফিগারেশনাল ল্যাপটপ বা কম্পিউটার আপনি ঘরে বসে জাস্ট আপনার সামান্য যে ল্যাপটপটা আছে ছোটখাটো বা পিসি আছে ওইখান থেকে আপনি শিখে করতে পারবেন আপনাকে জাস্ট আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আজকে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে ওকে তো আমরা ক্লাস শুরু হওয়ার আগে কাজ দেখানোর আগে আমরা আগে বুঝে নিব যে আমাদের লিঙ্ক বিল্ডিং বা অপপেজ বা হচ্ছে ব্যাকলিং জিনিসটা এক্স্যাক্টলি কি ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং বা অপপেজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে তো আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি একটা ভালো ওয়েবসাইটে দিয়ে আসতে চাইতেছেন যেন আপনি তার ওয়েবসাইট থেকে লিঙ্ক জুস পান ওকে অথবা অন্য কোনো ভিজিটর ওনার ওয়েবসাইটে ওই হাই অথরিটি ওয়েবসাইটে গেলে যেন হচ্ছে আপনার ওয়েবসাইটের দেখতে পারে সেখান থেকে যেন আপনার ওয়েবসাইটে আসতে পারে তার মানে কি আপনার ভিজিটর ইনক্রিজের একটা ব্যাপার এখানে মেটার করে ওকে নাম্বার থ্রি এইখান থেকে হচ্ছে গুগল র্যাঙ্কের একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনার হাই অথরিটিতে যদি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকে সেখান থেকে কিন্তু ওই ওয়েবসাইটে গুগল যদি র্যাঙ্কে যায় আপনার ওয়েবসাইটের সেই সাথে র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি থাকে তো আপনারা এই ব্যাকলিঙ্কের অনেক অনেক অনেক পার্ট আছে আমি ইতিমধ্যেই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রোফাইল ব্যাকলিং প্রথম দিন আলোচনা করেছি ইন ডিটেলসে আপনারা হচ্ছে তার নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যদি প্রোফাইল ব্যাকলিংক লিখে সার্চ করেন এই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল আছে আপনারা হচ্ছে ফিনান্সার রাজু সেখানে যাবেন এবং প্রোফাইল ব্যাকলিংটা দেখে নেবেন তো আজকের এই ইন্টারেস্টিং যে টপিক এটা হচ্ছে ফ্রিল্যান্সার রাজু এই ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে আপলোড করব আপনাদের সুবিধার্থে যেন আপনারা সমস্যা হলে বারবার দেখতে পারেন ওকে ওকে আমি হচ্ছে এখন দেখাতে যাব যে অফলাইন অফ পেজ এসিওর প্রোফাইল ব্যাকলিং যেটা দেখিয়েছিলাম তারপরেরই অংশ একটা হচ্ছে সিরিয়ালে আমি রেখেছি বা কি এসিও ব্লক কমেন্ট ব্যাকলিং ইতিমধ্যে আপনারা মেবি আমার সবাই হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন আই হোপ ওকে ওকে আপনারা সবাই হচ্ছে আমার প্রোফাইল খুব সুন্দরভাবে মানে হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আমরা শুরু করার আগে ধরেন হচ্ছে আমরা একটু চিন্তা করব যে আমার ক্লায়েন্ট আমাকে এক্স্যাক্টলি হচ্ছে কি কেন কাজ দিবে ওকে আপনার থেকে যদি আপনার ক্লায়েন্ট কোনো ইন্টারভিউ নেয় আপনি কি আসলে বুঝেন কিনা জানেন কিনা ওকে আপনি এই ব্যাপারগুলো হচ্ছে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু একটু রিসার্চ করবেন আমার ভিডিওটা দেখবেন দেন সমস্যা হলে এই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটকে জানাবেন তাদের ওয়েব পেজ আছে তাদেরকে ইনফর্ম করবেন ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করবেন আপনারা সাপোর্ট পাবেন অল টাইম আমাদের সাপোর্টিভ মেম্বার থাকে মেন্টর থাকে তারা হচ্ছে সাপোর্ট দেয় ওকে তো ধরেন আমি এক্সাম্পল হিসাবে আজকে দেখাতে যাচ্ছি যে আমার একটা কিওয়ার্ড সেটা হচ্ছে ধরেন একটা নিশ নিশটা কি আমার নিশটা হচ্ছে ধরেন কি হতে পারে আমার নিশটা আমার নিশটা হতে পারে ধরেন ট্রিটমেন্ট লাইক কোনো ট্রিটমেন্ট ধরেন হচ্ছে অথবা জামা কাপড় রিলেটেড ধরেন আপনার একটা দোকান আছে বা আপনার ক্লায়েন্টের একটা শপ আছে সেখানে বলছে যে আমার এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা তুমি এই কিওয়ার্ড গুলো হচ্ছে তুমি অন্য সাইটে র্যাঙ্ক করে মানে লিঙ্ক বিল্ডিং করে দাও মানে এই রিলেটেড আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের যে কাজগুলো করতে যাচ্ছেন আপনার এক্স্যাক্টলি হচ্ছে রিলেটেড নিস রিলেটেড কিওয়ার্ড রিলেটেড আপনার ওয়েবসাইটের ইনফরমেশন রিলেটেড আধার ওয়েবসাইটে আপনি যেন ব্যাকলিং করতে পারেন ওকে তো ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্লোথিং একটা ওয়েবসাইট মানে জামা কাপড় শপ আছে ওকে তো আমি ধরেন ওয়েবসাইটে গেলাম যাওয়ার পর দেখলাম যে আমার ওয়েবসাইট আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা আমি একটা ওয়েবসাইটে হচ্ছে প্রবেশ করছি ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্লোদিং এর একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে সম্পূর্ণ হচ্ছে আপনার মেল ফিমেল ড্রেস তো আমার ধরেন ও ওয়েবসাইটের ওনার হচ্ছে আমার ক্লায়েন্ট তো আমাকে বলছে যে দেখো আমার ওয়েবসাইটের এইখান থেকে অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিং করে দাও ব্লক কমেন্ট ব্যাকলিং করে দাও অবশ্যই যেন রিলেটেড হয় রিলেটেড বলতে বুঝিয়েছে যে তার ওয়েবসাইটটা যে রিলেটেড ওই ওই রিলেটেড হয়ে অন্য ওয়েবসাইটে আমরা ব্যাকলিং করে দিই ওকে তো ধরেন আমরা কাজ শুরু করব শুরু করার আগে আমরা একটু যাচাই করব আসলে ওয়েবসাইটটার নাম কি প্রথমে এটা খেয়াল করব ওয়েবসাইটের নাম হচ্ছে কি ফিউর ডিজাইন ওকে এটা মাথায় রাখবো দেন হচ্ছে ওয়েবসাইট থেকে ফোকাস কিছু কিওয়ার্ড আমরা খেয়াল করব যদি বায়ার আপনাকে কিওয়ার্ড দেয় দিল আপনার ক্লায়েন্ট বা বায়ার আপনাকে কিওয়ার্ড দিলে দিল সেই কিওয়ার্ড বসায় দিবেন ব্যাকলিং করার সময় অব আর যদি না দেয় আপনার যেটা দায়িত্ব ফোকাস যে মূল কিওয়ার্ড গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি একটু রিসার্চ করবেন বলতে আপনি দেখবেন দেখে হচ্ছে আপনার যেগুলো সবচাইতে মোস্ট অ্যাট্রাকটিভ কিওয়ার্ড মনে হচ্ছে সেগুলো আপনি নিয়ে নেবেন ধরেন হচ্ছে আমার যে প্রথমে যে কিওয়ার্ডটা মাথায় ঢুকলো সেটা হচ্ছে ধরেন এই যে ব্রাইডাল এখানে একটা কিওয়ার্ড আছে আপনার এখান থেকে নিলাম না এখান থেকে নিলাম wedding boutique Singapore wedding boutique Singapore okay ধরেন আমি এটাই প্রথম কিওয়ার্ড হিসাবে নিয়ে নিলাম দেখেন আমি কিওয়ার্ডটা বসাই দিলাম এখানে ধরেন এই কিওয়ার্ডটা আমি ব্যাকলিং করার সময় দিব ওকে তো ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ক্লথিং মানে ড্রেস রিলেটেড একটা ওয়েবসাইট আচ্ছা আমরা এটা মিনিমাইজ করি তো আমরা আলাদা একটা ট্যাব খুলবো ট্যাব খুলে দেন আমরা কিভাবে আসলে আপনাদের থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের কাছে তো কোনো ওয়েবসাইটের লিস্ট নেই আমরা এক্স্যাক্টলি কোন ওয়েবসাইটে হচ্ছে আমাদের ব্যাকলিং গুলো করবো ওকে কারণ আপনার তো এক্সাক্ট জায়গায় ব্যাকলিং গুলো করা লাগবে ওই ওই ওয়েবসাইটের ইনফরমেশন মানে হচ্ছে লিঙ্ক আপনার কাছে থাকা লাগবে আপনি লিঙ্ক কোথায় পাবেন এটারও হচ্ছে কি আমাদের কাছে বলতে পারেন যে যারা ব্যাকলিং করে যারা হচ্ছে আপনারা করবেন আপনারা আইডিয়া পাবেন আর আজকে তো আমি দিবই আপনাদের আইডিয়া কিভাবে আপনারা হচ্ছে ওই লিস্ট গুলো কালেক্ট করবেন তো আপনার আপনারা যেটা করবেন প্রথম হচ্ছে আপনি গুগলের কাছ থেকে চাইতে পারেন গুগলকে বলবেন যে বলবেন এখানে ধরেন বেস্ট অথবা বেস্ট লাগবে না আপনি লিখবেন যে blog comment blog comment BSC কে লিখে দিবেন একটু লিখে দিতে পারেন যে হাই ডিএপিএ এরকম কিছু uh, high DAPA এন্টায়ার করে দিলাম এন্টায়ার করার দেওয়ার পর কিন্তু অনেক ওয়েবসাইট আসবে তারা হচ্ছে ব্লক কমেন্ট লিস্ট প্রোভাইড করে থাকে ওকে তো এইখানে প্রচুর প্রচুর লিস্ট আছে মানে গুগলের লিস্টের অভাব নাই আপনি দেখেন কত কত লিস্ট লাগবে আপনার সব কালেক্ট করতে পারবেন আমরা দেখি দুই একটা লিস্ট ওপেন মানে হচ্ছে ওয়েবসাইট ওপেন করে তারা কি পরিমাণ লিস্ট আমাদেরকে প্রোভাইড করেছেন আমরা যদি এখান থেকে করি এক্স্যাক্টলি আসলে তারা গুগল যেগুলো প্রোভাইড করে বা হচ্ছে এইসব লিঙ্ক যাদের কাছে আছে অনেক হাই ডিএপি দিয়ে রাখে দেখেন এই যে ডু ফলো জিনিসটা এই লিঙ্কগুলো সব সবই ডু ফলো তো এই ডু ফলো লিঙ্কে যদি আপনি লিঙ্ক বিলিং করতে পারেন এইসব ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে আসতে পারেন বুঝতেই পারছেন তার ওয়েবসাইটে হচ্ছে যে পরিমাণ লিঙ্ক জুস মানে আপনি পেতে পারেন তার ওয়েবসাইট থেকে অনেক পেতে পারেন কি শিওর পাবেন লিঙ্ক জুস পাবেন তো এইখানে আমরা এখান থেকে কিছু ব্লগ ওয়েবসাইটে কমেন্ট করব বাট আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব হচ্ছে চেষ্টা না আমরা করব যেটা সেটা হচ্ছে রিলেটেড নিস রিলেটেড ওয়েবসাইটে ব্যাকলিং গুলো করা ওকে তো আমরা ধরেন এই ওয়েবসাইটে একটা ব্যাকলিং করব চলেন দেখাচ্ছি তো এটার উপর ক্লিক করে ক্লিক করে দেন রাইট বাটন ক্লিক করে চলে গেলাম পাশের ট্যাবে ওকে খুব পাওয়ারফুল একটা ব্যাকলিং মানে বলতে পারেন একটা ওয়েবসাইট এখান থেকে যদি আপনারা একটা লিঙ্ক দিতে পারেন এই ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের ওয়েবসাইটের জন্য আপনার খুব খুব বেশি চান্সেস থাকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসার ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটে সেল মাস্ট ওকে তো আমরা এখানে একটা ব্যাকলিং করার ট্রাই করব দেখেন তার ওয়েবসাইটে ব্যাকলিং করার বর্তমানে যে আগে অপশন ছিল সেটা মেবি এখন নাই ওকে তো আমরা না থাকলে সমস্যা নেই আমরা হচ্ছে আরেকটা ইয়েতে গেলাম আরেকটা সাইটে গেলাম দেখি এটাতে দেয় কিনা একটু ওয়েট করি ওকে আজকে মেবি একটু নেটের সমস্যা আপনারা থাকবেন বোরিং হবেন না নেটের সমস্যার কারণে অনেক কিছু এখনো দেখা দেখার বাকি আপনাদের আপনারা তো এটা হোক চলুক সমস্যা নাই আশা করছি হয়ে গিয়েছে হ্যাঁ তো এই ওয়েবসাইটে আসলাম আপনারা ওয়েবসাইটের ডিএপি আপনারা চেক করতে পারেন আই হোক আর না পারলে হচ্ছে মজ আছে অনেক ওয়েবসাইট আছে লিখবেন অনলাইন ডিএপি চেকার এগুলাতে লিখে হচ্ছে ওয়েবসাইটে ইউআরএল বসাই দিবেন দেওয়ার পর আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন ডিএপিএ চেক করে নেবেন যদি আপনার ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট থাকে যে DA PA forty plus three thirty plus বা হচ্ছে fifty plus fifty plus easily এইসব website seventy eighty plus DA P আছে আপনি চেক করে নিন তারপরে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে ওকে ওকে এইখান থেকে ধরেন আমরা কমেন্ট করতে পারতেছি না এগুলো খুব রেস্ট্রিক্টেড হয়ে রেস্ট্রিক্টেড হয়ে গেছে ব্যাপার না আমরা যেটা করব আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আমরা নিচ রিলেটেড কাজ মানে ওয়েবসাইট গুলো ফলো করব মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা ছিল ক্লোথিং আমরা যেন ব্যাকলিং গুলো ক্লোথিং ওয়েবসাইটে এক্স্যাক্টলি করতে করতে পারি ঠিক আছে তো চলুন কিছু আমরা জিনিস ফলো করি তার মধ্যে অন্যতম প্রথম জিনিসটা হচ্ছে এই এই লেখাটা জাস্ট হচ্ছে আপনি গুগলে লিখবেন এটা কপি করবেন কপি করে হচ্ছে একটা ট্যাবে আসলেন ধরেন আমি এই ট্যাবে আসলাম আসার পর এখানে এই যে রেসিপি আমাদের কিওয়ার্ড তো রেসিপি না আমাদের কিওয়ার্ড কি আমাদের কিওয়ার্ড হচ্ছে ক্লথ রাইট তো আমরা হচ্ছে ক্লথ জিনিসটা ইউজ করবো এখানে রেসিপি রাখবো না আমরা রেসিপি রান্না বান্না না আমাদের ক্লথ ড্রেস দিতে পারেন বা ক্লোথ দিতে পারেন তো আমি ধরেন ড্রেস দিলাম ওকে আর বাকি বাদ বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে এগুলোর মধ্যে হাত দেওয়ার দরকার নাই দিবেন এন্টার করে দেওয়ার পর হচ্ছে এইখানে ম্যাক্সিমাম যত ওয়েবসাইট আসবে ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে আপনার ক্লথিং মানে ক্লথিং ওয়েবসাইটই আসবে সব তো আমরা এইসব ওয়েবসাইট থেকে ব্যাকলিং করে নিতে পারবো না পারবো চলেন আমরা একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং করে নিই এটা ট্যাব ওপেন করলাম করার পর হচ্ছে এখানে লোডিং করলাম দেখি কি আসে আমরা একটু ওয়েট করি এটা মোটামুটি সবগুলো আসুক আপনাদের যেই কোনো প্রবলেম যারা হচ্ছে আমার লাইভটি দেখতেছেন রাইট নাও আপনাদের এসিও e সংক্রান্ত মানে যত বিষয় আছে বিষয় সংক্রান্ত ইনফরমেশন জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আর প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা দিন ট্রাই করি আপনাদের জন্য নতুন নতুন কিছু আপডেট করার জন্য শেখানোর মডিউল অ্যাড করার জন্য আমরা আরো বেশি চেষ্টা করি হচ্ছে এসিও জিনিসটা কত বেশি স্মার্টলি আপনাদের সামনে তুলে ধরা যায় কত ইজিলি আপনারা শিখতে পারেন রাইট আমরা এটা নিয়ে কাজ করতেছি অলরেডি আমাদের যে ওই ইয়েতে দেখছেন institute new learning life institute এই এটা হচ্ছে খুব খুব জোরালোভাবে কাজ করতেছে যে খুব স্মার্টলি ভাবে কিভাবে আপনাদের শেখানো যায় খুব কম টাইমে যেন মোটামুটি আপনারা ভালো ইনফরমেশন নিতে পারেন এগুলো নিয়ে আমরা রিসার্চ করতেছি রাইট নাও কাজ করতেছি আপনারা থাকবেন সব সময় পাশে আশা করছি আপনারা এইখান থেকে বিভ্রান্ত হবেন না সঠিক সঠিক গাইডলাইন পাবেন এবং শিখতে পারবেন প্রপারলি তো ধরেন এইখানে দেখেন আপনার এই এটা হচ্ছে ক্লথ রিলেটেড না শু রিলেটেড বাট লাইক অনেকটা হচ্ছে আপনার লুক লাইক ওকে ক্লোথিং বা হচ্ছে আপনার জুতো তো ধরেন অনেক আছে অনেক কিছুই আছে আপনার জুতো টুতো তো আমরা এটা করবো না ধরেন আমরা ড্রেস গুলোই করবো আচ্ছা আমরা এটা কেটে দিই আরেকটাতে যাই আমরা এখানে যাই এটাতে যাবো এইখান থেকে দেখেন সব ড্রেসের আমি এখান থেকে দেখি একটা কমেন্ট করতে পারি কিনা অনেক অনেক কমেন্ট করছে দেখেন খুব সুন্দর সুন্দর কমেন্ট গুলো করছে এখানে তাদের কমেন্ট এই কমেন্ট যেগুলো করছে এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইটের ওনার হতে পারে আপনি যদি ক্লিক করেন তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছে দেখেন এটাই হচ্ছে আপনার কমেন্ট ব্যাকলিঙ্ক এই কমেন্ট ব্যাকলিঙ্ক করে হচ্ছে আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে উনি বলছে যে the maxi is so so gorgeous I love the colour একশো হ্যাঁ ক্যালসি আপনি যেটা কমেন্ট করবেন সেই কমেন্টটা অবশ্যই উনি কি লিখছে বা হচ্ছে কোন রিলেটেড লিখতে যাচ্ছে এগুলো হচ্ছে আপনি রিসার্চ করে নেবেন আপনি বুঝতে ট্রাই করবেন যে আসলে কমেন্টটা যেন রিলেভেন্ট হয় আপনার কমেন্ট হলো ড্রেস নিয়ে আপনার এই ফুল ওয়েবসাইট হচ্ছে ড্রেস নিয়ে কথা বলতেছে বাট আপনি তার মধ্যে থেকে ঢুকে কমেন্ট করে দিয়ে আসলেন দিস ফুড ইজ গুড ব্যাপারটা তো কেমন কমেন্ট জীবনও রাখবে না আর খুব সুন্দর বা ইউনিক কমেন্ট না হইলে রাখে না এই হাই হাই অথরিটি গুলো ঠিক আছে আপনি ট্রাই করেন করবেন এমন কমেন্ট করার যেন হচ্ছে আপনার ওয়েবসাইট ওনার আপনার কমেন্টটা রেখে দেয় তার মানে কি ওয়েবসাইটে যারা আসে তারা এই ইয়ে করতে পারে আপনার ওয়েবসাইটের জন্য চলে যেতে পারে ঠিক আছে কমেন্ট করার সাথে সাথে ওয়েবসাইট ওনার আপনার কমেন্ট অ্যাকসেপ্ট করবে না ম্যাক্সিমাম ওয়েবসাইট আপনাকে একটু রিসার্চ করবে আপনি আসলে কি কমেন্ট করছেন দেন আপনার লিঙ্ক দেখবে দেখে দেন অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো ধরেন আমরা এখানে কমেন্ট করলাম আমরা একটু মোটামুটি দেখি কি কি নিয়ে কথাবার্তা বলছে ড্রেস তো আমি লিখলাম যে এগুলো থেকে কপি ভুলেও করবেন আপনি নিজের মতো লিখবেন you look amazing in all looks gorgeous I love okay আপনি লিখতে পারেন যেমন দিস ইজ লিখতে পারেন যে দিস ইজ সো গর্জিয়াস ইউটিআই আপনি লিখতে পারেন this is so beautiful dress I have ever seen আপনি একটা ইউনিক কমেন্ট করে দিলেন এখানে কেউ করে নাই এখানে হবে have not ever I have ever seen দিলেন দেওয়ার পর আপনি এইখানে নেম এই নেমটা কার দিবেন এই নেমটা দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দেওয়ার ট্রাই করবেন এখানে ঠিক আছে তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি এটা এই যে ফ্লোরিজম এটা ধরেন ডোমেন নেম তো আমি এটা দেওয়ার ট্রাই করবো ওকে এটুকু দেওয়ার ট্রাই করব দিয়ে দিলাম ওয়েবসাইট নেম দেন দিয়ে দিলাম মেল ঠিক আছে ফ্লোরিজম একটা মেল আছে আমার কাছে আমি যদি ধরেন আহ দিয়ে দিলাম ওয়েবসাইট ওয়েবসাইট কোনটা ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইট এখান থেকে এইটা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম রাইট দেন দিব কি notify me follow up comments by email বা notify me of new post by email এই আপনার যদি কোনো পোস্ট নতুন আসে আপনি এই মেলে মেসেজ করবেন মানে মেল দিবেন এটা নোটিফাই করতে বলতেছে মানে বুঝতে পারছেন যদি কমেন্ট হয় আপনার মেলে মেইল আস মেইল আসতে পারে যে ওয়েবসাইট থেকে কমেন্ট আসছে নতুন বা হচ্ছে পোস্ট নতুন পোস্ট হলে এই ওয়েবসাইট থেকে আপনার মেলে মেইল আসতে পারে এটা দিয়ে রাখতে পারেন খুব ভালো একটা জিনিস যে আপনি ব্যাকলিং করতে চাইলে করতে পারেন তার ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট আসলেই তো আপনি আর অন্যান্য পোস্টে ব্যাকলিং করতে পারবেন ঠিক আছে ওকে এইখান থেকে দেখেন যে তাদের ওয়েবসাইটে আসলে আমাদের আলাদাভাবে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার যেহেতু সুযোগ আছে আমরা ডিসক্রিপশনে ওয়েবসাইটটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তো অনেকে করে আসলে এই জিনিসটা নাম লিখে দেন ওয়েবসাইটের ইউআরএল বসায় দেয় আপনি চাইলে করতে পারেন বাট আমি যদি একটু করি দেখি কেমন দেখায় জিনিসটা মানে এখানেও আছে আপনার এখানেও আছে দেখেন ওকে দিলাম দিয়ে আমি কি বলবো পাবলিশ এখানে পাবলিশ করে দিব ওয়েট করি duplicate comment detected it looks as though you have already said that এই ওয়েবসাইটের জন্য বলছে যে আপনি অলরেডি ওয়েবসাইটের জন্য একটা কমেন্ট করেছেন এর আগে আসলে আমি ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম ব্যাকলিংকের দেন তারা বলছে যে ওয়েবসাইট এটা আমরা কমেন্ট ডুপ্লিকেট হিসাবে নিচ্ছি এটা করতে দিব না ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা একটা কমেন্ট করি ওকে সব ঠিকঠাক আছে দেখি একটু পাবলিশে ক্লিক করি সেম তাদের তারা তো ইয়ে ইউজ করে ডুপ্লিকেট কন্টেন্ট ডিটেক্টেড করতে পারে তারা সমস্যা নেই এই ওয়েবসাইটে আমরা মোটামুটি কমেন্ট করছি তো এর আগে এই জন্য আই লাভ দিস প্লেস এটা দেওয়া আছে ওকে কমেন্ট হয়েছে সমস্যা নেই বাট উনি হচ্ছে সতর্ক করছে যে ডুপ্লিকেট হয় উনি রাখবেন না এরকম কিছু বাট পাবলিশ করে দিছে দেখেন ওকে পাবলিশ কিন্তু করে দিছে আমি তো ভাবছি যে নিবে না তো এই ওয়েবসাইটে দেখেন যে বলছে যে এই ফ্লোর ডিজাইন মানে ওই যে আপনার যে ওয়েবসাইট সেট ওয়েবসাইট বলছে যে this so beautiful dress I have ever seen আরেকটাও বলছে আচ্ছা দুইটা কমেন্ট হচ্ছে আরো ভালো আপনি যদি এখন এখন এই যে এটার উপরে জাস্ট ক্লিক করেন দেখেন কই চলে যাই আমরা নামের উপরে জাস্ট ক্লিক করছি ওয়েবসাইটে চলে আসছি ঠিক আছে দেন যদি আপনি আবার ওয়েবসাইটে ক্লিক করেন আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন মানে দুইটা মানে এই কাজটা করবেন না আপনি হয়তো ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটে ইউআরএল দিবেন আর ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার যদি জায়গা না থাকে তাহলে হচ্ছে নিচে নিচে বসাই দিবেন বাট আমরা করেছি ঠিক আছে তো বুঝতেই পারছেন যে আসলে এমন ওয়েবসাইটে যদি আপনার একটা লিঙ্ক থাকে আপনার এই ওয়েবসাইটে যারা ভিজিটর আছে এই ভিজিটররা যদি আসে আসার পর যদি একটু ক্লিক করে তাহলে হচ্ছে বুঝতেই পারছেন যে তারা আপনার ওয়েবসাইটে সরাসরি চলে যাওয়ার খুব বেশি চান্সেস থাকে ঠিক আছে ওকে তো আমরা আগে দেখি যে ফাইবার মার্কেট প্লেসে আসলে কাজটা আছে কিনা শুধু আপনার এই কি বলে ব্লক কমেন্ট ব্যাকলিংকের উপরে চলুন আমি একটু দেখে আসি আমরা এইখানে লিখবো হচ্ছে আপনার ব্লগ কমেন্ট ব্যাক গেল আচ্ছা দেখেন ব্লক কমেন্ট ব্যাকলিংস আমি জাস্ট হচ্ছে এসিওর একটা পার্ট সেটা হচ্ছে আপনার ব্যাকলিংক ব্যাকলিংকের একটা পার্ট হচ্ছে ছোট একটা পার্ট হচ্ছে ব্লক কমেন্ট ব্যাকলিং তাও কি পরিমাণ সার্ভিস ফাইবার মার্কেট প্লেসে যদি একটু দেখেন ঠিক আছে তার মানে আপনি যদি অনলাইন সেলার হিসাব করেন দেখি মোট কতজন অ্যাক্টিভ আছে তিনশো সাতাত্তর জন মাত্র বাট বর্তমান কিন্তু ফাইবারের অনেক চাহিদা ব্যাকলিংকে আপনি যদি এই অনলাইন থাকেন এই সময় বা হচ্ছে সবসময় মোটামুটি থাকার ট্রাই করেন আপনি কিন্তু খুব বেশি চান্স থাকে আপনার কাজ পাওয়ার ওকে মাথায় রাখবেন যে এই এটা হচ্ছে খুব বর্তমানে ট্রেন্ডি একটা জিনিস ব্যাকলিংকে প্রচুর এর কাজ করতেছে সবাই তো আসলে তারা কি ধরনের সার্ভিস দেয় আমি যদি একটা কিক অ্যানালাইসিস করি একটু দেখি I I powerful high D A idea বো কমেন্টস ব্যাকলিং ম্যানুয়ালি ওকে তো বলছে যে পাওয়ারফুল পাওয়ারফুল হাই ডিএ দিয়ে মানে ওই যে ডোমিন অথরিটি চেক করবেন বললাম অনলাইন ডিএ চেকার আছে বা মজ আছে টুলস আছে আপনি যেই কোনো ভাবে চেক করতে পারবেন ডিআর মানে ডোমিন রেটিং ঠিক আছে বলছে হাই হাই বলতে হাই বলতে দিবে হাই যখন বায়ের এসে ওনাকে মেসেজ করবে বায়ের সাথে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিবে চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস সাইট গুলো ব্লক করেন ব্যাকলিক ম্যানুয়ালি ম্যানুয়ালি করবে তো দেখেন প্যাকেজ গুলো একটু দেখি বলছে যে একশো আশি plus powerful high DRDA block comment quality backlink manually okay পাঁচ ডলারের জন্য ঠিক আছে একশো আশি একশো আশি ব্যাকলিং করতে আপনার দুই ঘন্টাও লাগবে না যদি আপনি এই যে এই এই ইয়েগুলো ফলো করেন আমি তো জাস্ট একটা ওয়েবসাইট থেকে দেখেছি ওয়েবসাইট বলতে একটা রুলস থেকে আপনি হচ্ছে এগুলো এগুলো এগুলো ইউজ করবেন আপনি এগুলো ইউজ করবেন ঠিক আছে আপনার এই যে লিঙ্ক কোডি দেন ইনিশিয়াল কি ইনিশিয়াল দেন এই লাইনটার মধ্যে এই কিওয়ার্ড আছে না কিডব্লিউ কিওয়ার্ডের জায়গায় ওই যে আপনার সার্ভিসটা বসাবেন দেন হচ্ছে এইখানে যদি একটু দেখাই আমি এটা কেটে দেই এটা একটা পেয়ের জন্য করছিলাম এটা হচ্ছে আমি এটার মধ্যে আপনি ওইভাবে করতে পারেন এখানে আপনার ওই যে সার্ভিসটা দিবেন ওটা দিয়ে এটা লিখে সার্চ করবেন দেন হচ্ছে অনেক কিছু আসবে মানে আপনার ব্লক কমেন্ট ব্যাকটিংকের লিস্ট এইভাবে নিউজ রিলেটেড পাবেন আপনার সার্ভিস রিলেটেড পাবেন ঠিক আছে তো উনি দেখেন বেসিকে দিয়ে রাখছেন মাত্র ফাইভ ডলার উনি কিন্তু অনেক চালাক বাট উনি ফাইভ ডলার মেবি কোনো কাজ করেন না উনি একশো আশিটা লিঙ্ক যেহেতু দেয় উনি ম্যাক্স মিনিমাম তিরিশ ডলার মতো রাখে আমার মনে হইতেছে দেখেন স্ট্যান্ডার্ড রিভিউ হচ্ছে seventy five okay then one hundred forty huge তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের ক্লাস যেটা হচ্ছে ব্লক কমেন্ট ব্যাকলিং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য যেন আপনারা এসিও একটা অন্তত পাঠ শিখতে পারেন নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট আপনাদের সেই সুযোগ দিয়েছে আপনারা কাজে লাগান তাদের সাথে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের রেগুলারই রেগুলার আপডেট চলছে আমরা হচ্ছে কাজ করছি মার্কেট প্লেসের আপডেট নিয়ে কিভাবে কোন সার্ভিস বর্তমানে রানিং ভালো প্রত্যেকটা জিনিস শিখি প্লাস আমাদের যারা স্টুডেন্ট রানিং আছে তাদেরকে শেখাই আপনারা এই সুযোগ কিন্তু মিস করবেন না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের খুব বেশি বড় একটা হচ্ছে আপনাদের জন্য ইয়ে চলতেছে বলেন স্যার যেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ যাবত স্যার চলতেছে maybe twenty percent sir miss করবেন এই সুযোগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান